আসসালামু আলাইকুম আমার নাম ফাতেমা বেগম আমার দেশ লক্ষ্মীপুর মান্দারি বাজার আমার বয়স পঞ্চাশ আমার সমস্যা হলো আমি অনেক ডাক্তার দেখাইছি লক্ষ্মীপুর জেলাতে মাইজি দেখাইছি পরবর্তী পিজি হাসপাতাল আসছি ওখানে অনেক থেরাপি দিছি আমার কোমরের ব্যথাটা যায় না সাপে সাপে থাকে কিন্তু ওই ওষুধের সাপে চলার মতো যোগ্যতা থাকে কিন্তু মেইন ব্যথা আমার যায় না পরবর্তীতে কিছুদিন আবার খাবে কিছুদিন আবার সারাই দিছি এরকম করতে করতে অনেক হয়রানি হয়ে গেছি অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে বিরক্ত বোধ আসে গেছে পরবর্তীতে এখন অসুস্থ হয়ে পড়ছি আমার এক আত্মীয় মাধ্যমে এই খবরটা খাইলাম আবার আমার এক আর নিজের মানুষ আত্মীয় আমার নিজের ভাইয়ের মেয়ে এখানে আসে সুস্থ হয়ে গেছে হেল লক্ষ্মীপুর তার থেকে তথ্যটা বাইর হয়েছে এইভাবে আমরা এখানে মোবাইল থেকে আবার নম্বর নিয়ে থেকে হ্যাঁ, যোগাযোগ করছি যখন আমার ব্যথা হচ্ছে আমার চলে না আমি শুয়ে পড়ছি তখন আমার হাজব্যান্ড সরকার আমি সরকার সবাই একত্রিত হয়ে কাউন্টারে ফোন দিয়ে বলছে ডাক্তার সাহেব আছে কিনা ওরা বলছে যে আছে তো মানে হেরা আমার নাম বহি করে রাখছে পরবর্তীতে আসলাম আমার স্বামী সরকার মেয়ে সরকার আসি তারপরে হেরায় মারা দিল এগুলো মানে চিকিৎসার মাধ্যমে আজ পর্যন্ত চলছি আলহামদুলিল্লাহ আমি অনেকটুকু ভালো আছি আমার জন্য সবাই দোয়া করে আমি যেন বাকি জীবনটাও সুখী হইতে পারি আমি জীবন যাপন আবার সলামত আল্লাহ আমাকে শক্তি দেয় আমি তো ঠিক দেয় সবসময় দোয়া করে আমার জন্য দোয়া করি আমার জন্য সবাই দোয়া করবে সারের জন্য আমি দোয়া করবো হাসপাতালের জন্য দোয়া করবো আমি নামাজ পড়ে পড়ি সবার জন্য দোয়া করবো আল্লাহ সবাই দুনিয়াতে কল্যাণ করুক আমাদের তো করো দোনো জাহানের বাসা আল্লাহ সবাই যেন বানা আমাদেরকে যেন বানা এটা আমার কামনা আমার নাম জয়নব আর উনি হচ্ছেন আমার আম্মু আম্মু প্রায় দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত এলআইডিতে ভিততেছেন তো আমরা আসলে আম্মুকে নিয়ে বসে থাকি নাই বিভিন্ন জায়গায় আমাদের লক্ষ্মীপুরে দিতে তারপর পিজিতে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসা করিয়েছি তো করলে মোটামুটি আম্মু সেই কয়দিন একটু ভালো থাকে সিরিয়াস যে ব্যথা থাকে সেই ব্যথা থেকে একটু মুক্তি পায় কিন্তু আমার ব্যথাটা একেবারে সেরে যায় না তো আমরা লাস্ট রমজানে দশ আটটি রমজানের দিন আমার এরকম ব্যথা উঠে তখন আমরা আগে থেকেই আমাদের এই ডিপিআরসির সম্বন্ধে কিছু ধারণা ছিল পরে আমরা এখানে কাউন্টারে ফোন দিয়ে আমার জন্য ইয়ে নিই অ্যাপয়েন্টমেন্ট নিই তারপরে আমরা এখানে সিফুল্লা স্যারকে আসি দেখাই দেখানোর পরে আলহামদুলিল্লাহ এখন আমিও আগের চেয়ে অনেকটা ভালো হয়েছে যাক আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী যে স্যারের মাধ্যমে আমরা মোটামুটি অনেকটা ভালো আছে এই জন্য আমরা অনেক সুখী আলহামদুলিল্লাহ একটা সময় আসলে আমি সুস্থ ছিলেন তো পঁচিশ বছর আগে আমার একটা দুর্ঘটনা হয়েছে আম্মু হোচটকে পড়ে গিয়েছিল আবার আমার একটা বোন হয়েছে ওই সময় আমার নর্মাল ডেলিভারিতে আমার অনেক কষ্ট হয়েছে ওই সময় একটা কোমরে চাকর খেয়েছে তখন তখন থেকে আম্মু বলতেছিল যে আমার কোমরে আমি খুব ব্যথা পাচ্ছি তারপর অনেক ডক্টর দেখাইছিলাম এ পর্যন্ত মানে যে যেখানে বলেছে আমাদের লক্ষ্মীপুরে মাইজিতে ঢাকায়ও কয়েকবার নিয়ে আসছি যতবারই আনছি আলহামদুলিল্লাহ এখান থেকে যাইলে মোটামুটি আম্মু পাঁচ সাত দিন বা ছয় সাত দিন একটু ভালো থাকে এরপরে আবার আম্মু সে আগের মতো ব্যথা যন্ত্রণা মুখ ভুগতেছিল আচ্ছা। আমরা যখন ডক্টর দেখেছিলাম তখন ডক্টর তিন মাসের একটা মেডিসিন কোর্স দিয়েছিল তখন ডক্টর বলেছিল যে যদি হয় আপনাদের সার্জারি করা লাগে তাহলে আপনার তিন মাস পরে আসবেন তো আমরা পরে আর ডক্টরের কাছে যাইনি আমু তো আগে সুস্থই ছিলেন যখন রমজান আট রমজানের দিন তখন উনি এরকম হয়ে গেছেন যে উনি বিছানা থেকে আর উঠতেই পারতেছে না মানে না বসে শান্তি পাচ্ছে না শুয়ে শান্তি পাচ্ছে না দাঁড়িয়ে শান্তি পাচ্ছে উনি এরকম একটা অবস্থা হয়েছে পরে আমরা চিন্তা করলাম যে আমার যেহেতু কাজিন ও মোটামুটি এখান থেকে চিকিৎসা নিয়ে ও ভালো হয়েছে পরে আমরা চিন্তা করলাম যে না ডিপিএসিতে যাই দেখি দেখি আমার অবস্থাটা যে এত সিরিয়াস হয়ে গেছে ওখানে যাই দেখি যদি না আল্লাহ একটু ভালো করেন পরে এখানে আসার পরে আমরা যখন শফিউল্লাহ স্যারকে দেখেছিলাম তখন স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আপনারা ভর্তি থাকেন ভর্তি থাকলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তখন আমাদেরকে কিছু পরীক্ষা নিরীক্ষা দেয় আমরা এগুলো করেছি করানোর পরে আমরা ভর্তিতে ছিলাম আজ প্রায় পনেরো দিনের মতো এখন আলহামদুলিল্লাহ আমু আগেছি অনেকটুকুন সুস্থ অনেকটুকুন সুস্থ মোটামুটি আমার এখন চলাফেরা করার মতো হয়েছে যে অবস্থায় আমরা নিয়ে আসছি তার থেকে আলহামদুলিল্লাহ ভালো তো মনে হচ্ছে যে উনি মোটামুটি স্বাভাবিক চলতে পারবে এই আশা নিয়ে আমরা এখন যাচ্ছি আপনারা সবাই দোয়া করবেন আমার আম্মুর জন্য যেন আম্মু সারা জীবন যতদিন বাঁচেন ততদিন যেন সুস্থতার সহিত বাঁচেন আমরাও দোয়া করি আল্লাহ তালা যেন ডিপিআরসি হসপিটালে সফিউল্লাহ স্যার যেন ভালো থাকেন ওনার সাথে যতজন আছে সবাই যেন আল্লাহ সবাইকে সুস্থতার সহিত রাখেন এটুকু আলহামদুলিল্লাহ এখানকার চিকিৎসা অনেক ভালো আমি মনে করি এখানে সবাই আন্তরিক সবাই অনেক আন্তরিক সবাই আমাদেরকে ভালোভাবেই দেখেছেন